সুশির সম্মাননা কেড়ে নিল ডাবলিন কর্তৃপক্ষ মিয়ানমারের স্টেট কাউন্সিলর অংসান সুসি যখন গৃহবন্দী তখন তাকে পুরস্কারটি দিয়ে সম্মানিত করেছিল আয়ারল্যান্ডের ডাবলিন শহরের কর্তৃপক্ষ রোহিঙ্গাদের উপর নির্যাতন নিপীড়ন বন্ধে সুচির ভূমিকার প্রতিবাদ হিসেবে এই পুরস্কারটি এবার প্রত্যাহার করে নেওয়া হয়েছে আইরিশ সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে গত বুধবার ডাবলিন শহরের কাউন্সিলররা সুচিকে দেওয়া freedom of the city of Dublin পুরস্কারটি প্রত্যাহার করে নেওয়ার প্রশ্নে ভোট দেন সরকারি সংবাদ মাধ্যম আরটিই বলেছে ওই ভোটে উনষাটটি ভোট পুরস্কার প্রত্যাহার করে নেওয়ার পক্ষে পড়ে বাকি তিন ভোটের দুটি পড়ে বিপক্ষে একজন কাউন্সিলর ভোট দেওয়া থেকে বিরত থাকেন গত আগস্টে মিয়ানমারের রাখাইনের সন্ত্রাস দমনের নামে অভিযান শুরু করে দেশটির নিরাপত্তা বাহিনী এরপর থেকে ছয় লাখ বিশ হাজারের বেশি রোহিঙ্গা প্রাণ বাঁচাতে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে এই রোহিঙ্গাদের সবাই অভিযোগ করেছে মিয়ানমারের সেনারা হত্যা ধর্ষণ রোহিঙ্গাদের বাড়িঘর অগ্নিসংযোগ করেছে এই দমন পীড়নের মধ্যেও নীরব থাকেন শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী অং সান সুচি এ ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি আয়ারল্যান্ডের সংবাদপত্র আইরিশ ইন্ডিপেন্ডেন্টকে ডাবলিনের কাউন্সিলর শিয়ারান পেরি বলেন রোহিঙ্গাদের উপর এই দমন পীড়ন আর চলতে দেওয়া যায় না বিখ্যাত আইরিশ সঙ্গীত ব্যক্তিত্ব বব গেলডফ সুচির বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে freedom of the city of Dublin ফিরিয়ে দেওয়ার এক মাস পর এই পদক্ষেপ নিল শহরটির কর্তৃপক্ষ এর আগে গত অক্টোবর অক্সফোর্ড সিটি কাউন্সিল উনিশশো সালে দেওয়া সূচির freedom of the city award প্রত্যাহার করে নেয়